হোয়াটসঅ্যাপ গাইজ চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে dream eleven IPL twenty twenty mobile দিয়ে লাইভ দেখবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা যে বেল আইকনটা দেখতে পাচ্ছেন সেটা চালু করে দিন তো এবার চলুন মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা ওয়েতে দেখাবো কিভাবে ড্রিম ইলেভেন আইপিএল মোবাইল দিয়ে লাইভ দেখবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আইপিএল খেলাগুলো লাইভ দেখবেন এবং দ্বিতীয় নাম্বার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপস ব্যবহার করে আইপিএলের প্রত্যেকটি ম্যাচ মোবাইল দিয়ে লাইভ দেখবেন ইউটিউবে অনেক চ্যানেল আছে যেগুলোর মধ্যে আইপিএল খেলাগুলো সরাসরি লাইভ স্ট্রিমিং করে থাকে এখন আমি আপনাদের সাথে এমন একটা চ্যানেলের পরিচয় করিয়ে দিব যে যে চ্যানেলটির মধ্যে আইপিএল খেলাগুলো সরাসরি লাইভ স্ট্রিমিং করে থাকে এবং শুধু আইপিএল খেলা না অন্যান্য খেলাগুলো কিন্তু এই চ্যানেলটির মধ্যে লাইভ স্ট্রিমিং করে থাকে তো আর আপনি চাইলে আইপিএলের প্রত্যেকটি ম্যাচ এই চ্যানেলটা থেকে লাইভ দেখতে পারবেন তো বন্ধুরা আমি এতক্ষণ যে চ্যানেলটি সম্পর্কে কথা বলছিলাম সেটি হলো র্যাবিট হট বিডি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে rabbit hot BD YouTube channel থেকে আইপিএল খেলাগুলো সরাসরি লাইভ দেখবেন তো প্রথমে আপনি যে জিনিসটা করবেন সেটা হলো ইউটিউবে চলে যেতে হবে ইউটিউবে আসার পর আপনার সার্চ আইকনটিতে লিখে দিবেন র্যাবিট হট বিডি লিখে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা চ্যানেল চলে আসবে তো আপনি এখন চাইলে এই চ্যানেলটি থেকে আইপিএলের প্রত্যেকটি ম্যাচ লাইভ দেখতে পারবেন তো বন্ধুরা এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপ ব্যবহার করে মোবাইল দিয়ে আইপিএলের প্রত্যেকটি ম্যাচ লাইভ দেখবেন যদি আপনি অ্যাপ দিয়ে আইপিএলের প্রত্যেকটি ম্যাচ লাইভ দেখতে চান তাহলে আপনি ক্রিকবাস অ্যাপটি ব্যবহার করতে পারেন ক্রিকবাস অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে আসার পর আপনি সার্চ আইকনটিতে লিখে দেবেন ক্রিক বাস লিখে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে তো আপনি এখান থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন এই অ্যাপটি খুবই জনপ্রিয় অ্যাপ মোবাইল দিয়ে আইপিএল খেলা লাইভ দেখার জন্য কারণ আপনি এই অ্যাপটির ডাউনলোড সংখ্যা দেখতে পাচ্ছেন এখানে প্রায় একশো মিলিয়নের উপর মানুষ কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করেছে তো আপনি এই অ্যাপটি ব্যবহার করে শুধু আইপিএল খেলা নয় আপনি যে কোনো ক্রিকেট খেলা এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারবেন এই অ্যাপটির একটি ইন্টারেস্টেড ফিচার হলো যে কোনো খেলা না দেখে কিন্তু সেই খেলার স্কোর দেখা যায় তো বন্ধুরা আপনারা এই অ্যাপসটি ব্যবহার করে আইপিএল খেলা সরাসরি লাইভ দেখার পাশাপাশি কিন্তু যদি চান খেলা না দেখে স্কোর দেখবেন তাও কিন্তু অ্যাপসটি দ্বারা পারবেন তো বন্ধুরা আমি আর এখন আপনাদেরকে দেখাবো না এই অ্যাপসটি ব্যবহার করে খেলাগুলো লাইভ দেখবেন যখন আপনারা অ্যাপসটি ডাউনলোড করে অ্যাপসটি ওপেন করবেন তখন আপনাদের কাছ থেকে কিছু অ্যালাউ চাবে আপনারা যদি ওই অ্যালাউগুলো দিয়ে দেন তাহলে কিন্তু অ্যাপসটি আপনারা খুব সহজেই ব্যবহার করে যে কোনো খেলা লাইভ দেখতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দেন তো বন্ধুরা আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আপনারা যদি এইভাবে ট্রাই করেন তাহলে কিন্তু আপনার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি ড্রিম ইলেভেন আইপিএলের প্রত্যেকটি ম্যাচ মোবাইল দিয়ে সরাসরি লাইভ দেখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে আরেকটি কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন